এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা না স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছি আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা না স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে এমন আমি ঘর দেখেছি জানলা দিয়ে সোনার তীর

কল্পনা ছোট জল দল বেঁধে যায় অনেক পর জল্পনা অঙ্গনে তার কল্পনা আমার সব কল্পনা ছোট্ট জল দল বেঁধে যায় অনেক পর জল্পনা জীবন বলে এ ঘর এবার নতুন জীবন চাই আমি যে নতুন জীবন চাই এমন আমি ঘর বেঁধেছি চার ঠিকানা Jika nih, jika kau jalan jalan.